مولاي صل وسلم আমি কি আগে সালাম দিব নাকি একটু অপেক্ষা করব না আগে সালাম দিলে তো সোয়াব বেশি পাওয়া যায় তাহলে আমি আগে সালাম দিয়ে দিই আসসালামু আলাইকুম উনি দেখি একসাথে জিকিরও করতেছেন একই উনি হাসতেছেন উনি আমার থেকে আগে সালামের উত্তর দিয়ে অবশ্যই সোয়াব বেশি পেয়ে গেছেন অহংকার মুক্ত হয়ে গেছেন আমাকেও ভালোভাবে উত্তরটা দিতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমতুল্লাহি ওয়া এ কি উনি দেখি সালামের পুরো উত্তরটি দিয়ে দিল না আমার আরও কেয়ারফুল হওয়া উচিত ছিল পুরো সুন্দরভাবে সালামটা দেওয়া উচিত ছিল এনিওয়েজ আমাকে বেটার কিছু বলতে হবে ভাই আপনি আর আমি তো দুইজনই খুব প্র্যাকটিসিং হওয়ার চেষ্টা করতেছি রাইট রমজান মাস তো চলেই আসতেছে ভাই তবে চিন্তা করতেছি প্রথম সপ্তাহেই একবার কোরআন খতম করে ফেলব আমাকে এবার ওনার থেকে বেটার কিছু করতে হবে আমাকে ওনার থেকে বেটার কিছু বলতেই হবে আমিও চিন্তা করতেছিলাম ভাই কোরআন খতম করব কিন্তু একদিনে না না না এভাবে হতে দেওয়া যাবে না আমাকে ওনার থেকে বেটার কিছু বলতেই হবে আমি বিশ রাকাত নামাজ পাঁচ মিনিটের ভিতর শেষ করে ফেলব তাই আমি বিশ রাকাত নামাজ চার মিনিটের মধ্যে শেষ করে ফেলব তাই চলেন চ্যালেঞ্জ ওকে চলেন এই ব্রাদার্স আপনারা কি করতেছেন থামেন এভাবে ফেরারি আর ল্যাম্বোর্গিনির স্পিডে নামাজ পড়লে কি এই নামাজ কাউন্ট হবে এভাবে নামাজ পড়ার কারণটা কি না তেমন কিছু না জাস্ট একটু দেখতে যাচ্ছিলাম আমাদের মধ্যে কে বেশি প্র্যাকটিসিং মুসলিম যদি আপনারা প্র্যাকটিসিং মুসলিমই হইতেন তাহলে আপনারা নামাজ জামাতে আদায় করতেন সহি মুসলিমের হাদিস কোনো ব্যক্তি একা নামাজ আদায় করলে তার যে সোয়াব হয় তা জামাতে আদায় করলে সেই সোয়াব সাতাশ গুণ পরিমাণ বেড়ে যায় এটা আসলে আরও আগেই করা উচিত ছিল যেহেতু আমি চলে আসছি আর আপনারা দুজন আছেন চলেন একসাথে জামাতে নামাজটা পড়েই ফেলি আপনি ইমামতি করবেন আপনি একামত দেবেন চলেন okay boss I am ready ঠিক হ্যাঁ বস আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতহ আমার মনে হয় সামনের রমজান মাসকে নিয়ে আপনারা সবাই অনেক বেশি এক্সাইটেড এবং আমি অনেক এক্সাইটেড অনেক রকম অনেকে প্ল্যান ট্ল্যান করে ফেলছেন এটা করবেন সেটা করবেন কিভাবে করবেন না করবেন অনেক পরিকল্পনা আপনাদের আছে বাট আমার মনে হয় নিজে একা একা অ্যাক্টিভ না হয়ে এই ফজিলতপূর্ণ মাসে আমাদের পুরো ফ্যামিলিকে নিয়ে আমাদের অ্যাক্টিভ থাকা উচিত এবং সবাই যাতে প্রপারলি টাইম নিয়ে রমজান মাসের যে কাজগুলো আছে সেগুলো করতে পারে সেগুলো আমাদের খেয়াল রাখা উচিত সব কিছু মিলে একটা সুন্দর গাইডলাইনও আপনাদের দরকার অ্যান্ড আমিও ফিল করি সেটাই আপনাদেরকে সুন্দরভাবে প্রোভাইড করতে পারবে বাংলা ফ্রি করান এডুকেশন তাদের একটা ভিডিও আছে এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা অনেকগুলো জিনিস একসাথে সুন্দরভাবে রিমাইন্ডার পেয়ে যাচ্ছেন ভিডিওতে আর যেসব পয়েন্ট আছে সেগুলো হচ্ছে আপনার ফ্যামিলির সাথে আপনি কীভাবে টাইমটা স্পেন্ড করবেন সেহরি এবং ইফতারের আগে এবং পরের সময়গুলো কিভাবে ইউটিলাইজ করবেন এবং আপনার পুরো দিনটাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করে আপনি ম্যাক্সিমাম একটা আউটপুট ইনশোর করতে পারবেন যাতে আপনার দিন শেষে কখনো টায়ার্ড না লাগে এবং সবাই অ্যাপ্রোপ্রিয়েটলি ইবাদতটা করতে পারে সো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে একটু ভিজিট করে আসতে পারেন তাদের চ্যানেল এবং ভালো লাগলে আমার এই ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ইনশাল্লাহ টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম